हेलो गाइस मैं फिर से आया हूँ आप लोगों को मुझे पहचान तो मैं मेरा नाम पापा ही है और इस चैनल का मैं होस्ट हूँ सो আজকে মানে আজকেকার টপিকটা হলো তোমার প্রপারলিভাবে জব নিয়ে how to earn money in any job ঠিক আছে তো যদি তুমি ভেবে রাখো যে সরকারি চাকরি করবে তাহলে এটা ভুল ভাবনা এখনই মাল থেকে নামিয়ে দাও আর যদি তুমি মনে রাখো যে আমি আমার টার্গেট করে রেখেছি এই চাকরিটাই করবো এই চাকরি ছাড়া আমি অন্য চাকরি করতে পারবো না সো বন্ধ করে দাও এটাও স্বপ্নটা বন্ধ করে দাও কেননা আজকে আমি যে আলোচনা করতে চলেছি তোমাদের সাথে যদি এই ব্যাপারটা বা এই আলোচনাটা ঠিকমতো বুঝতে পারো বা ঠিকমতো ক্যাচ করতে পারো mind so you become a big star. Maybe. First of all, tell that uh, জানো তো প্রত্যেকটা মানুষের ভেতরে প্রত্যেকটা পাবলিক এনিথিং প্রত্যেকটা পুরুষ প্রত্যেকটা মেয়েদের ভেতরে একটা না একটা করে প্যাশন থাকে ট্যালেন্ট থাকে যদি না জেনে থাকো তাহলে ভালো করে আজকে আমার কথাগুলো শুনে নেবে প্রত্যেকটা মানুষের ভেতরে একটা করে ট্যালেন্ট থাকে একটা না অনেকটা if you see my hand then point this location and here is that star এটা হচ্ছে ট্যালেন্টের অধিকারী শুক্র বলা হয় এটাকে ওটাকে শুক্র বলা হয় সো এই জায়গাটায় যদি কেউ প্রত্যেকে লক্ষ্য করে থাকে তো তাদের দেখতে পারবে অনেকের ত্রিকোণ আছে আমাদের অ্যাস্ট্রোলজি বা প্লানস্টারিতে কিছু কিছু সাইন আছে যেইগুলোর মাধ্যমে বোঝে যায় যে যার হাত দেখা যাচ্ছে সে পরবর্তীকালে কি হতে পারে আর অতীতে কি ছিল প্রেজেন্টে কি আছে এটা আমি বলছি না বড় বড় ঋষিরা জ্যোতিষরা বলে গেছে ওইসব কথা বাদ দাও আজকে পয়েন্ট হচ্ছে জব তো আমার মতে বলে যে প্রত্যেকটা মানুষের উপরে একটা করে প্যাশন আছে যদি তোমরা তোমাদের নিজের প্যাশন কে খুঁজে রাখতে পারো আই মিন দ্যাট যদি হবি আর প্যাশনের মধ্যে বিটুইন বা ভাগ ভাগ করা হয় যদি বলার হবি কাকে বলে প্যাশন কাকে বলে অনেকেই জানে না হবি মানেটা কি অ্যাকচুয়ালি প্যাশনের মানে হবি অ্যাকচুয়ালি লাইফ তুমি কি পছন্দ করো আর প্যাশন হলো প্রফেশন ওকে যার মাধ্যমে তোমার ফেম আসবে নাম আসবে এমনকি টাকা আসবে এমনকি লোকে তোমাকে চিনবে এটা হলো প্যাশন বা প্রফেশন তো যাই হোক তো নিজের ভেতরে একটা করে প্যাশন আছে প্রত্যেকটা মানুষের দু তিনটে করে ট্যালেন্ট থাকে তো সেই ট্যালেন্টগুলোকে নিয়ে যদি কাজ চালাতে পারো তাহলে তোমার টাকার চিন্তা করতে হবে না যদি তোমাকে জবের চিন্তা করতে হবে না মানে যদি কেউ ভাবে যে হে ভগবান আমার পরিস্থিতি খুব খারাপ চলছে একটা জব পাচ্ছি না এখানে ইন্টারভিউ দিতে যাচ্ছি খারাপ হচ্ছে আমার নিজের মনের পর্যন্ত জব পাচ্ছি না আমি এম করে বসে আছি পিএইচডি করে বসে আছি গ্র্যাজুয়েট পাস আমি আমার নিজের চাকরি পাচ্ছি না আমাকে ভ্যান চালাতে হবে আমাকে ইঞ্জিনিয়ারিং ইয়ে কলকারখানায় কাজ করতে হবে তাহলে আমি টাকা পাবো আমি তাহলে আমি কেন পড়াশোনা করলাম কেন আমার ডিগ্রি আরে ওইসব ডিগ্রিগুলো বাদ দাও বাদের কাছে ডিগ্রি নিয়ে কিচ্ছু হবে না হয়তো অনেকে জানে বা হয়তো অনেকে জানেই না যে যত বড় বড় আজ পর্যন্ত সেলিব্রিটি বা যত বড় বড় মহান মানুষ মারা গেছেন বা এখনও আছেন জীবিত আছেন তাদের মুখে একটাই কথা তারা কোনো কোনো পড়াশোনা ক্ষেত্রে মন ছিল না স্কুলে কলেজে তাদের কোনো কোনো মন ছিল না মানে তারা স্কুল কলেজে পড়াশোনার যে শিক্ষা ব্যবস্থাটা এটা তারা মেনে নিতে পারছিল না সেম লাইক মি ওকে কিন্তু তারা পড়াশোনা করে গেছে তাদের যদি ডিগ্রি দেখা যায় তারা graduate pass M A pass PhD pass TET করেছে তো আমিও পিএইচডি করবো আমিও বলছি না যে গ্র্যাজুয়েট আমি গ্র্যাজুয়েট করে ছেড়ে দেবো আমারও ইচ্ছা আছে I am I want to be a great full famous singer like Arijit Singh but now what I do education study second year পড়ছি পিএইচডি করবো এটা ভেবে রেখেছি যদি আমি এই লাইনটা আমার রিলেটেড লাইন হচ্ছে I want to be become famous singer বড় সিঙ্গার হতে চাই গায়ক হতে চাই কিন্তু ওটা আমি ভেবে দেখেছি ওটা আমার টার্গেট ওটা আমার গোল ওটা আমার অ্যাচিভমেন্ট এগুলো সব আমার একটাই জিনিস কিন্তু রিলেটেড কি ওরই মধ্যে স্টাডি করছে পড়াশোনা করছে ঠিক আছে কম্পিউটার জানি যদি কেউ কম্পিউটার জেনে থাকে সিম্পল কথা যদি কেউ কম্পিউটারও জেনে থাকে টাকার অভাব হবে না মাসে তো দশ বারো টাকা এমনি ঢুকবে কম্পিউটারে তো গেম খেলো গেম বানাতে পারবে না গেম খেলো কিন্তু গেম বানাতে পারবে না কম্পিউটারে এডিট করছো নিজের ভিডিও ফেসবুকে ভালো করে ছাড়ছো পিকে এডিট করছো যদি ঠিকমতো পিক এডিট করতে পারো ওতেও টাকা আসবে ওতেও টাকা আসবে যদি ঠিকমতো পিক এডিট করতে পারো এডিটারে নেমে যাও কম্পিউটার এডিটার করো টাকা তোমার এমনিই ঢুকবে তুমি প্রজেক্ট ধরো যে ভাই আমি তোর এই ভিডিওটা এডিট করে দেবো এই ভিডিওটা শ্যুট করে দেবো ভিডিওটা শ্যুট করার পর প্রপারলি এডিট করে দেবো টাকা নিই না একটা ভিডিও দুশো টাকা করে এডিট নাও পাঁচশো টাকা করে এডিট নাও ফুল ভিডিও করতে পারো যদি তোমার মনে হয় যদি সিম্পলি কেউ বাইক চালানো শিখে থাকে চার চাকা চালানো শিখে থাকে ড্রাইভিং করো ড্রাইভিং করো আমি নিজে ড্রাইভিং করি আমি পড়াশোনার সাথে ড্রাইভিংটাও করি আমি টাকা আনি আমার জীবন চলাতে বা আমার চলতে গেলে পথ চলতে গেলে যা যা জিনিস প্রয়োজন সেগুলো আমার ঘর থেকে নিতে হয় না যদি কেউ ভেবে থাকো যে বাবার টাকায় বসে খাবো তাহলে বাপ এই চ্যানেলটা তোর নয় তুই এখান থেকে বেরিয়ে যেতে পারিস ये चैनल इस लोगों को लिए जिसको जुनून हो गया मेरा जॉब चाहिए मेरा पैसा चाहिए अगर मेरा पास पैसा नहीं है तो मैं घर पे तो कोई नहीं मानेगा পাবলিক কেউ নেই মানেগা এমন যদি এই জগতে টাকা ছাড়া কিছু নেই এটা মাথায় রাখবে টাকা ছাড়া কিচ্ছু নেই আবার টাকাই কিছু না টাকা কামানো কোনো ফ্যাক্ট নয় টাকা কামানো কোনো ফ্যাক্ট নয় টাকা উঠছে টাকা উঠছে তুমি খালি ধরে নিতে হবে তুমি ডোমের কাজ করো না করবো না ছি ছি ছি ছি ছি ওই মরা ফরা পড়াতে হবে এখানে কাটতে হবে তুই চাকরি পাবি নাকি তুই ওই জায়গায় যেতে পারবি ডোম তারা মদ খেতে গেল অল টাইম অল টাইম মদ খেতে থাকে কিন্তু ওটা সরকারি জায়গা ওদের বউগুলোকে দেখলে কেউ বিশ্বাস করবে না এত সুন্দরী তারা খুব ভাগ্যবান ছি ন্যাথর এ মা পায়খানা পরিষ্কার করছে কানকির ছেলে হাজিস তোরাই পরিষ্কার করতে পারবি না কি হয়েছে কোনো কাজ ছোট না কোনো কাজ ছোট না লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় যদি এই জিনিস তিনটে জিনিস আজ থেকে মেনে নিতে পারো লজ্জা ঘৃণা ভয় এগুলো যদি কোনোদিন কিছু না পড়া করো তাহলে তুমি জীবনে অনেক কিছু করতে পারবে পড়াশোনা করছো পার্ট টাইম জব চাই তাহলে কী করবো ফোন ঘাঁটছো রিচার্জ করো ফোন ঘাটছো যখন টাকা চাই তো ফোনে ফোনই কাজ হবে রিচার্জটা করে দাও তোমার টাকা চলে আসবে অন্যান্য ফোনে রিচার্জ একটা সুবিধা আছে হ্যাঁ ইউটিউবে চ্যানেল করো এই চ্যানেলের মতো আরও একটা চ্যানেল করো টাকা কামানোর কোনো ফ্যাক্ট নয় কিন্তু ব্যাপারটা বুঝতে হবে তোমাদের প্রত্যেকের ভেতরে একটা করে প্যাশন আছে এবং সেই প্যাশনগুলো তোমরা যদি ফাইন করে নিতে পারো খুঁজে নিতে পারো তাহলে তোমাদেরকে টাকা কামানোর দিকে কেউ আটকাতে পারবে কিন্তু সিরিয়াসলি ভাবতে হবে যে আমি হ্যাঁ টাকাটা কামাবো আরে টাকা কামাতে পারছো না লরি খালাসই করো খারাপ লাগছে কথাটা শুনে কুড়ি হাজার টাকা মাইনে আছে কত বললাম টোয়েন্টি থাউজেন্ড জাস্ট অনলি খালাসিতে আমি তো নিজে খালাসি দিই প্লাস ড্রাইভার লরি মাঝে মাঝে চালাই ইচ্ছা হলে চালাই না হলে চালাই যখন টাকার প্রয়োজন হয়ে চলে এক মাস যাবো পঁচিশ হাজার টাকা নিয়ে চলে আসবো অ্যাজ এ ড্রাইভার কোনো ব্যাপার না কোনো কাজ ছোটো না ড্রাইভারই করি ভাত দিতে পারো তো ডাল দিতে পারো তাহলে ক্যাটারিং করো ও বাবা ঠিক তো ক্যাটারিং করলে লোকে দেখে নেবে ছি ছি ছি তুই ওদের বাড়িতে সার্ভ করছিলিস করো না আরও বড় জায়গায় যাও যেখানে প্রপারলি বড় বড় সেলিব্রিটিদের ক্যাটার ভাড়া করা হয় পার ডে ছশো সাতশো করে একটা ক্যাটারকে দেওয়া হয় আই মিন যারা যারা সার্ভ করে পার্সনগুলোকে ব্যাস হয়ে গেল চার দিন কাটাবে চার চব্বিশ চব্বিশ হাজার টাকা নিয়ে চলে আসবে চার দিনে টাকা কামানো কোনো ফ্যাট নয় কিন্তু টাকা কামানোর রাস্তাটা তোমাকে তৈরি করতে হবে যে আমি টাকাটা কামাবো কম দিকে ব্যবসা করো ব্যবসা নেমে পড়ো ব্যবসা নেমে পড়ো অ্যাজ ইউ থিঙ্ক যে কোনো ব্যবসা করো কিন্তু মাথাটা মাইন্ডটাকে ফোকাস রাখতে হবে হ্যাঁ যখন আমি টাকা কামাচ্ছি এই দিকটাতেই কামাবো কিছুদিন আই মিন দ্যাট যে জিনিসটা কামানো যে জিনিসটাতেই আমি টাকা কামাবো সেই জিনিসটা মাথায় রাখতে হবে যেন এটা পারমানেন্ট হয়ে যায় আমি টেম্পোরারি হয়ে যাই কিন্তু জিনিসটা যেন পারমানেন্টলি থাকে যখন ইচ্ছে তখনই যেন করতে পারি এরকম চাকরি চাই চাকরিটা চাই এরকম পারমানেন্ট চাই কিন্তু টেম্পোরারি আমি করলাম না কিছু দিন আমি ড্রাইভিং করছি দু বছর গ্যাপ দিয়ে দিলাম তিন বছরের মাথায় ধরবো কিন্তু সেই পাপাইকেই চিনবে ড্রাইভার হিসাবে যখন গাড়িটা চালাবো ব্যাস এরকম চাকরি চাই তো যাই হোক জব নিয়ে কেউ ভেব না কারণ হাতে আছে তোমাদের জব হাতেই আছে তোমাদের জব পাঁচটা আঙুল পাঁচটা আঙুল দশটা আঙুল এই দশটা আঙুলে দশটা জব আছে এই দশটা জবের ভেতরে তোমাকে ডিসাইড করতে হবে আমি কোন জবটায় যাবো তুমি যদি ভাবো না আমাকে এই ব্যাঙ্কিংয়ে যেতে হবে তাহলে বলো না বস টাইম লেগে যাবে লোকে বলবে বাবার টাকে বসে যাচ্ছি আমার বয়স কত বলবো তো একুশ বছর আমি ঘর থেকে একটা টাকাও নিই না আমি ঘর থেকে একটা টাকাও নিই না আমার বাবা নিজে বিজনেস করে গার্মেন্টসের দোকান আছে আমার মা অ্যাজ এ স্কুল টিচার আমার দাদা অ্যাজ এ ব্যাংকের ম্যানেজার আমি ঘরের ছোটো ছোটো কিন্তু আমি ঘর থেকে একটা টাকাও নিই না এটাই তার জন্য ব্যাপার হ্যাঁ নিই আমার একটাই নিই তিন মাস অন্তর আমার ফোনের বিলটা লাগে চারশো টাকা করে সেটা আমার মা দিয়ে দেয় আর কিচ্ছু নিই না এক এমনকি কলেজে পড়ার টাকাও নিই না টাকাটা তাহলে কে কী করে পাচ্ছি চুরি করছি না হ্যাঁ যদি চুরি করতে পারো তাহলে চুরি করো কি বলছি শোনো চুরি করা মহাপাপ যদি না পড়ো ধরা রিমেম্বার দিস সেন্টেন্স চুরি করা মহাপাপ বা মহাবিদ্যা এটাও বলতে পারো যদি না করো ধরো তাহলে কি বলছেন যদি না পড়ো অনেকে চুরি করে করে বড় জায়গায় চলে গেছে কিন্তু বলছি না করো খারাপ জিনিস কিন্তু এটাও একটা প্রপারলিভাবে ট্যালেন্ট এই ট্যালেন্ট সবার থাকে না চুরি বিদ্যাতে আসে চুরি বিদ্যাতে আসে জাদুবিদ্যা ঠিক আছে জাদু যারা করে ওটাও চুরি করেই করে সেটাই তোমরা জানো তো যাই হোক এইসব তোমরা কথা বলছি তো অনেকে আছে কথাগুলোর মাইন্ড অন্যরকমভাবে নেবে কিন্তু আমি মাইন্ড যাদেরকে বলছি এটা প্রপারলি আমার ইন্সপিরেশন পাবো মোটিভেশন পাবো অ্যাজ এ স্পিচার পাবো বা অ্যাজ এ লেকচার পাবো আমি তোমাদেরকে বলছি টাকা কামানো কোনো ফ্যাট নয় কোনো ফ্যাট নয় ঠিক আছে অত কী বলবো ডিসঅ্যাডভান্টেড হয়ে যাওয়ার দরকার নেই টাকা কামানোর কোনো চিন্তা নেই যেমন যখন তুমি পাবে তখন তুমি টাকা কামাতে পারবে এটা তোমার কাছে সেই পাওয়ারটা রাখতে হবে যে হ্যাঁ আমি রাস্তায় নামলে আমি যদি আড্ডাও দিতে যাই সেখানে যেন আমি টাকা কামাতে পারি টাকাটা খালি উঠছে ইনভিজিবল অফ মানি বাট যখন তুমি ওটাকে ক্যাচ করে নেবে then this money of visible mind it what is a this mind was sorry this money was visible when you catch but যখন যতক্ষণ না তুমি ওটাকে ধরতে পারছো ততক্ষণ তুমি দেখতে পাবে না এটা হচ্ছে ব্যাপার ওই ধরাটাই হচ্ছে কায়দা বস ওই ধরাটাই অনেকে পারে না কিন্তু ধরাটা খুব সহজ <laughs> ধরাটাই খুব সহজ কায়দা আছে কায়দাটা মেনে চলো কোনো ব্যাপার নেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আজকে হঠাৎই ভাবলাম আমার কদিন আগে দু একটা ছেলে আমাকে বলছে ভাই আমার খুব খারাপ অবস্থা জব নেই কাজ ফাজ নেই বেচেলার ব্যাচেলার ছেলে ওর খুব বলছে একটা কাজ ভাই পাচ্ছি না বুঝলি <laughs> আমি হেসে দিলাম কথাটা শুনে কাজ পাচ্ছিস না তুই কী কাজ চাইছিস মানুষের কাজ বলতে পারছি না যে কোনো কাজ আবার কাদের কাছে মানে আইন uh, কি বলে চ্যানেল করছে যারা জানি না অ্যাকচুয়ালি কাজ দাদা আমার একটা কাজ করে দাও না আমার ভাইয়ের জন্য ভাই আমার একটা ছেলের জন্য কাজ করে দাও না ভাই আরে ভাই ওদেরকে কেন ধরছিস যখন ধরতে হবে এমএলএকে ধর এক চান্সে কাজ হবে কিন্তু পাঁচ লাখ টাকা চাই কিন্তু পাঁচ লাখ টাকা পকেটে রাখতে হবে তারপর এমএলএ দেবে কাজ পেয়ে যাবে বারো লোক আছে কুড়ি লাখ আছে তাহলে কলেজেও পেয়ে যাবে কোনো ব্যাপার নেই মন্ত্রীকে ধরো ঠিক হয়ে যাবে রাস্তা ঠিক হয়ে যাবে খালি টাকাটা দিয়ে দাও ঠিক আছে কিন্তু যদি টাকা না দিতে চাও যদি চ্যানেল না করতে চাও যদি নিজের পায়ে দাঁড়াতে চাও এই দুটো পায়ে যেমন হাঁটছো তুমি দুটো পায়ে যেন তোমাকে লোকে চিনবে এত বড় হয়েছে ছেলেটা এটা যদি করতে চাও তাহলে নিজের প্রতি সেলফ কনফিডেন্স থাকা দরকার যে হ্যাঁ আমি করতে পারবো আমি টাকা আনতে পারবো টাকা কামানো কোনো ফ্যাক্ট নয় যখন মনে করবো তখনই টাকা কামাবো ব্যাস হয়ে গেল যে কোনো জব অ্যাজ এ ক্লার্ক হিসেবে ঢুকে যাও কদিন পর পোস্ট বেড়ে যাবে তুমি ওপরে চলে যাবে কিন্তু ক্লার্ক ভাবলে হলো না তুমি ভাবছো ও এমপ্লয়ার এ ক্লার্ক দুটোই এক চাকরি চাকরি মানে কি জানো তো অ্যাকচুয়ালি এই চাকরিটা কী করে আসলো চাকর থেকে আসলো নকার নকরি তো সিম্পল ব্যাপার চাকর আর কিছু বলার দরকার নেই তোমাদের ভিডিওটায় আমি অন্য লাইনে চলে যাচ্ছি তো প্লিজ আমার কথাটা ভালোভাবে বোঝার চেষ্টা করো যদি তোমার মনে হয় যে আমি টাকা কামাবো ইফ এনি জব ঠিক আছে তো সেটাকে অ্যাকসেপ্ট করো না কিছুদিনের জন্য হলো আরে ভাই চায়ের দোকানে ঢুকলেও তুমি দুশো টাকা করে রোজ আছে তিন দিন ছয় ছ হাজার টাকা তুমি পাচ্ছ বসে বসে চা খাবে সিগারেট খাবে ছ হাজার টাকা নেবে কী বলছি আমি ব্যাস ঢুকে যাও আস্তে আস্তে যা পরবর্তী জগৎটা আসছে বা পরবর্তী জেনারেশন যেটা আসছে you have not imagine that ঠিক আছে আমি ইমাজিন করতে পারবো because I am a enlightened person sorry boy okay আমি প্রপারলিভাবে কুণ্ডলিনী জাগরণ করি এমনকি চক্র অ্যাওকেন করি থার্ড আই ওপেন ওপেনও করি so enlightenment like Buddha Gautam Buddha so আর কিছু বলার দরকার নেই আমি যেটা বুঝতে চলেছি পরবর্তী জেনারেশন খুব বাজেভাবে আসছে আর দশ পাঁচ দশ পাঁচ দশ বছর পর চাকরি তো পাবি না হান্ড্রেড পার্সেন্ট শিওর একটাও বেঙ্গলের ছেলে কেউ চাকরি পাবে ঠিক আছে অনেকে সুইসাইড করবে অনেকে নিজে ব্যবসা করবে কিন্তু পরবর্তীকালে তারা বুঝবে যদি এখন থেকে তারা বুঝে যেতে পারে টাকা তো কামাবো অ্যাকচুয়ালি উদ্দেশ্য হচ্ছে টাকা কামাবো চাকরিটা নয় উদ্দেশ্য হচ্ছে টাকাটা কামাবো তাহলে টাকাটা কামাবো তাহলে যে কোনো চাকরিতেই টাকা কামানো যাবে যে কোনো জিনিসই টাকা কামানো যাবে দশ টাকা পকেটে আছে দশ টাকা ধার দিয়ে দাও বারো টাকা নিয়ে নেবে পরের দিন সুদে টাকা কামিয়ে নেবে দু টাকা হলেও লাভ হলো দশ টাকা আছে পকেটে দিয়ে হলো দু টাকা লাভ করলো ব্যাস হয়ে গেলো সুদে টাকা কাটাও আর কিছু বলছি না তাহলে তোমরা ডিপলিভাবে ভিডিওটাকে ভালোভাবে বোঝো আমি কী বলতে চাইলাম আর অন্য টপিক কী হবে সেটা তোমরা কমেন্ট করতে পারো আমার নাম্বার দেওয়া থাকবে এমনকি ফেসবুকে আমার আইডি আছে পাপাই দিয়ে সার্চ করবে পেয়ে যাবে here is not my Facebook link but I say that Facebook open my Papai De okay দেখে নিতে পারবে ইনস্টাগ্রামে তো আছি আর কি ভিডিও পরবর্তীকালে শো করা যায় যদি তোমাদের ভালো লাগে এই ভিডিওটা সাবস্ক্রাইব করো এবং সেটার কমেন্ট আমাকে জানাও কী ভিডিও করবো লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাপোর্ট বা সাবস্ক্রাইব করতে ভুলো না